বাবু পাঁচশো টাকা তুই কোথায় পেলি রাস্তায় আসার সময় পেয়েছি তাই হ্যাঁ আচ্ছা মা আমি অনেকদিন ধরে চাইনিজ খাইনি আজকে কিন্তু খাওয়াতে হবে অবশ্যই বাবা ইস তুই যদি একটু বেশি টাকা পেতি তাহলে আমরা সবাই মিলে একসাথে চাইনিজ খেতে পারতাম এই সত্যি করে বল পাঁচশো টাকা পেয়েছিস না আরো বেশি পেয়েছিস না মা শুধু পাঁচশো টাকা পেয়েছি দে দে আমাকে দে মা আমাকে কিন্তু চাইনিজ খাওয়াতেই হবে না যেটা বাবার কাছ থেকে মারো চুপ কর টাকাটা নিয়ে এসেছো আমি তো রাস্তায় পেয়েছিলাম না শোনা এটা তো পরের টাকা পরের টাকা কখনো নিয়ে আসতে নেই এটা যেখানে ছিল তুমি এখনই ওখানে রেখে আসবা কারণ এই টাকাটা যার হয়তো সে এসে খোঁজ করছে হ্যাঁ যাও শোনা তাড়াতাড়ি রেখে আসো আর ব্যাগটা আমার কাছে দিয়ে যাও তাড়াতাড়ি আসবো ওকে তাহলে টাকাটা দিয়ে হ্যাঁ শোনা যাও কি খুঁজছেন এই তো আমার একটা পাঁচশো টাকা নোট হারা গেছে তো সেটা খুঁজতেছি এদিক দিয়ে যাচ্ছিলাম এখানেই হয়তো কোথাও পড়েছে আঙ্কেল আপনার পাঁচশো টাকাটা আমি পেয়েছি এই নিন আরে হ্যাঁ এটাই তো আমার পাঁচশো টাকা টাকাটা তাহলে তুমি পেয়েছো থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এনো এই একশো টাকা তুমি রাখো না না না আঙ্কেল আমার মা বলেছে আমি টাকাটা ফেরত দিয়ে জানি একটা টাকাও না আনবে কারণ এই টাকাটা হচ্ছে আপনার আসি আঙ্কেল আসলে বাচ্চাদেরকে নৈতিকতা পরিবার থেকেই শিক্ষা দেওয়া হয়